সাংবাদিকতা মানে এই না মানে নিরপেক্ষতা মানে এই না যে আমি একটা অনিয়মকে সাহায্য করে নিরপেক্ষতা দেখাবো মানে বিরোধী দলকে সাহায্য করে আমার নিরপেক্ষতা প্রমাণ হবে এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের দেশের প্রবণতা বেশি ইটস নট যে বিরোধী দলকে সাহায্য করা সহযোগিতা করা তাদের পক্ষে কথা বলাই মানে নিরপেক্ষতা এইটা কিন্তু একটা আমাদের ব্রেইনের মধ্যে আসছে কিন্তু এইটা কিন্তু রং কনসেপ্ট আমার কনসেপ্টটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট আমার কনসেপ্টটা হওয়া উচিত আমার দেশ কিভাবে পরিচালিত হবে আমার পদক্ষেপের মধ্যে দিয়ে দেশটা কোন দিকে যেতে পারে কোন দিকে ধাবিত হতে পারে আমার প্রজন্ম কি শিক্ষা নিতে পারে এই দিকেও আমাদের চিন্তাভাবনা থাকতে হবে